লাহমুল হাদিস মানে গান বাজনা হজরত আবদুল্লাহ বিন মসুদ বলেন তুমি যখন গান বাজনা শুনবা কলমের ব্যাপার সৃষ্টি হবে মোনাফেকের আলামত অনেক তার মধ্যে এটাও মোনাফেকের আলামত যে গান শুনলে মনের মধ্যে তৃপ্তি লাগে এটাও একটা মোনাফেকি নামাজে দাঁড়ালে অলসতা লাগে হুজুর কারা তত লম্বা করে কেন এটা একটা কি নমাজ দাঁড়ালে ঠিক মতো দাঁড়াতে পারে না কষ্ট মানুষের খারাপ লাগে দেরি গান খুব ভালো লাগে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে ভালো লাগে

এগুলো সরাসরি হারাম আর কিছু খেলাধুলা আছে সেখানে টাকা পয়সার লেনদেন নাই কিন্তু নামাজ থেকে গাফলতি আল্লাহর আবাদত থেকে গাফলতি পরকাল থেকে গাফলতি ওই ধরনের খেলাধুলাও কিন্তু মাকরুপ হয়ে যাবে আপনি সতর্ক হলে খেলা খেলবেন এটাকে কিভাবে জায়জ করবেন এই জন্য শরীয়তের মধ্যে তিন প্রকারের খেলাকে জায়েজ বলেছেন কয় প্রকারের তিন প্রকার এক নম্বর হলো যে সমস্ত খেলাধুলার মধ্যে যুদ্ধের কৌশল শেখানো হয় তীর কিভাবে মারতে হয় আপনি যদি এভাবে শরীর সম্মতভাবে কারাতে কম্পু এবং শারীরিক সুস্থতার জন্য আপনি যদি কোনো ধরনের ব্যায়াম করেন এগুলো সরিয়ে সমর্থন করে কারণ আপনাকে নিয়ম থাকতে হবে যদি মুসলমানদের উপর কোনো কাফেররা যুদ্ধ করে আঘাত করে দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য যেন আমি একজন যোদ্ধা হয়ে মাঠে নামতে পারি কোরআন মজিদ আল্লাহ পাক বলেন ওয়াইদুল্লাহ মাস্তাতা তুমি আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা তোমাদের সব কারণ জাহাজের ডাক কখন আসে কেউ জানে না সবসের প্রস্তুত থাকবো কোরআনের এই বাণী আমরা ছেড়ে দিয়েছি এটা ইহুদিরা গ্রহণ করেছে আপনারা জানেন একজন ইহুদিদের সদস্য হতে হলে তাকে একজন সামরিক হতে হবে আপনারা সকলে জানেন তো সেই কথা একজন ইসরায়েলের নাগরিক খাওয়ার জন্য তাকে সামরিক ট্রেনিং দিয়ে আসতে হবে ইসরায়েলের এক একজন নাগরিক এক একজন যোদ্ধা এটাতে কোরআন ইসলাম মুসলমানদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এক একজন মুসলিম হবে এক একজন হজরত খালদ বিন মলিক হবে এবং ঘোড়া প্রশিক্ষণ যুদ্ধের কাছে লাগে ঘোড়া ঘোড়া দিয়ে যুদ্ধ প্রশিক্ষণ হাদিসের ভিতরে আছে মক্কার ভিতরে হাফসিরা যুদ্ধ কৌশল তারা ট্রেনিং দিত আর নবীজি আম্মাজনা ইশাকে কাঁধে নিয়ে এভাবে যুদ্ধ কৌশল নিতেন কুস্তি করতেন যুদ্ধ কৌশল এগুলো ইসলামে শরীয়তে যায় আপনার নিয়ম থাকতে হবে আর জেহাদ ঠিক কিনা হলো তিন নম্বরে আপনি স্ত্রীর সাথে মজা করেন স্ত্রীর সাথে খেলেন স্ত্রীর সাথে আপনাদের প্রাইভেট রুমে হাস্য আপনার মজা করেন স্ত্রীকে নিয়ে শুধু জায়েজ তাই নাই এটাকে এবাদত বলেছেন এই ধরনের খেলাধুলা ইসলামী আমাদেরকে চিন্তা করতে হবে আমি ইসলামের সীমা থেকে বাইরে যাচ্ছি না